পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ছোট্ট এক গ্রাম হল মায়াপুর এটি ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত জলঙ্গি নদী এসে মিশেছে এই ভাগীরথী নদীতে যার জন্য জলের রঙও আলাদা ঐতিহাসিক দিক দিয়ে মায়াপুরের গুরুত্ব অপরিসীম সেন বংশের বল্লাল ঢিপি ও চাঁদ কাজীর সমাধি নিয়ে অবস্থিত মিয়াপুর থেকে আজকের এই মায়াপুর এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নামে খ্যাত মায়াপুরের অন্যতম আকর্ষণ হল শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির যা বর্তমানে মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাবৃত সংঘ ইস্কনের সদর দপ্তর হল এই মায়াপুরের চন্দ্রোদয় মন্দির এই মন্দির কলকাতা থেকে প্রায় একশো তিরিশ কিমি দূরে অবস্থিত জলঙ্গি নদীর তীরে অবস্থিত এই মন্দির প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয় পঁয়ত্রিশতলা বাড়ির সমান এই মন্দির যা মিশরের পিরামিডের থেকেও উঁচু প্রায় বাইশ একর জমি ওপর গড়ে উঠেছে এই মন্দির অসাধারণ কারুকার্য ও সোনার পাত দিয়ে মোড়ানো এই মন্দির মন্দিরের চূড়ায় রয়েছে সোনার চক্র এই মন্দিরের আয়তন এতটাই বড় যে এখানে একই সঙ্গে দশ হাজার পূর্ণার্থী মন্দিরের প্রার্থনা গৃহে প্রার্থনা করতে পারবেন ইস্কন মন্দিরের মূল গেট পার করেই বাগান ও পুকুরের পাশে রয়েছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির এই মন্দিরে শ্রীল প্রভুপাদের বিগ্রহ ও তার ব্যবহার করা সামগ্রী রয়েছে এমনকি মন্দিরের দোতলায় রয়েছে শ্রীল প্রভুপাদের প্রদর্শনীশালা মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক বাঁদিকে রয়েছে অখণ্ড হরিনাম কীর্তনের ভজন কুঠির এটি পুরনো মন্দির সেখানে অনেক দেশি ও বিদেশি ভক্তগণের কৃষ্ণ নাম কীর্তন শুনতে পাওয়া যায় মূল মন্দিরের কিছুটা দূরে রয়েছে মায়াপুর ডিজিটাল তারামণ্ডল এবং মায়াপুরের অন্যতম দর্শনীয় স্থান গোশালা মায়াপুরের প্রধান উৎসবগুলির মধ্যে রয়েছে রথযাত্রা ঝুলনযাত্রা জন্মাষ্টমী রাধাষ্টমী চন্দনযাত্রা প্রভৃতি এই সকল উৎসবগুলির টানে বহু ভক্তবৃন্দ এখানেই ছুটে আসেন